প্রশাসনের কাছে আপনার কোনো কিছু বলার আছে স্যার আমার তো বহুত কিছু বলার আছে কারণ আমার ভাগ্নে আমার সুস্থ হয়ে গেছি এখানে আমার ভাগ্নে কি হয়েছে সিরিজটা আপনারা দেখেন আপনারা দেখেন আপনি কোনো তদন্ত বা বিচার চান কি না এখন এটা শেষ আমি বিচার চাই আমি বিচার চাই আমার পায়ে বাড়ি মারছে সব দাগ আছে আমি তো দেখাইনি ভয়তে ভয়তে দেখায়নি এই জায়গায় এখন মারছে কে সরস আমি বলবো না ভাই ওই ক্যামেরা ওই টিভিতে দেখে ওরা আবার বেশি আমার মারবে আমাদের তো স্যার তাদের কথা না শুনলে তারপর দেখা যায় আমরা ওই দশজন পনেরো জন বিশ জন তিরিশ জন লোক আছি অনেক ইয়ে কি ফাইজলিমি করে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য ই করে তারপর কিছু লেখাপড়ারা শিখায় মানে যেসব লেখাপড়া আমাকে বাইরে কোনো কাজের না মানে বাইরে হতে আমার চাকরিও পাবো না আর আমাকে বয়সও নাই যে হেই লেখাপড়া দেখা যায় আমার সময়কাল যদি একটা পড়া দেয় এই সপ্তাহে দেশে আগামী সপ্তাহে যদি পরে ওই যে পড়াটা না দেখে কইতে পারি তাই আমাকে উপরে মারিতে শুরু হয়ে যায় এমনকি যদি এই উপরে কথা কইছে যে পারে একটু করতে যাই তখন মনে করেন ব্যথা শেখবো স্টাফ ব্যথতে পিটি নিয়ে শুরু করে যেমন এই লোকেরই সাত বেজন ধরে পিটিস ইচ্ছে মতো পাওয়াইতে মাথা মতো বাঁধতে পিটিস অর্থাৎ তো আমারই রুহ কাটতেছে ওই দেখি অনেকে মানুষ নিজেদের মানে সহ্য করতে না পারে অনেকেই যাই এই আত্মহত্যা করার পথ পাইছে না কখন মানুষ তখনই নয় তখন তো চারিদিকে অন্ধকার হয়েছে যেমন আমি তো অন্ধকারের মধ্যে আছি না আমি আনতে বাইরেই পারি না আমি লোক কথা কইতে না পারি এটা পাবলিকের লোক কথা কইতে যেমন মানে আমার সুখ দুঃখের কথা কম বা বিপদাবাদের কথা কম এই তো আমি পারতেছি না যে এক মাস কাছাকাছি হয়ে গেছে আমার দুলোবাইতে আমি টাকা পাবো চাইতেছি দুই মাস ধরে আমার মায়ের না ফ্যামিলির বউজন আছে এক মাস আমি যে কোথায় আছি কুমনে গেছি কি হয়েছে কেউই জানে না চিকিৎসা তো জানি যে কিছুদিন পর পর এখানে অনেক অত্যাচার হয় ছেলেদের মার দূর করে কিছুদিন পর পরে আমরা প্রতিনিধি লোক এই ওয়ার্ডে আমি এর ভিতরে অনেক ঝামেলা করি একটা রুগী বাইর করে দিয়েছি অনেক কষ্ট করিয়া অনেক ঝামেলা গেছে দেশে চায় না মারধর করে বা আমি নিজে আসিয়া কমিশনার মাধ্যমে মনে করেন এগুলো উদ্ধার করে দিয়েছি অনেক চেষ্টা করিয়া কিছুদিন পর পরই মনে করেন ঘটনাগুলো ঘটে তরিকুল ভাই তারে তারে আবার উঠে বইছে পর আবার শুয়েতে গেছে পর তার একটা মানসিক রোগী তো একটা গা দিছে গা দিছে পর কন্ট্রোলে জানাইছে কন্ট্রোলে জানাই আইসে দুই এর দেখালে থাপল লাথি ঠিক আছে কতক্ষণ পাড়াইল এই জায়গা ভালাইয়া পাড়াইনের পরে হ্যাঁ। এবার শোয়াইছে গামছা দিয়ে পিঠ মোড়া দিয়ে এবার বান্ধে দিয়ে ধুয়ে দিয়েছে আর খালি পাড়াইছে তারপরে ওই ওই অসুখ ওই অসুস্থ অবস্থায় এই জায়গায় পরে বইছে আমাদের কয়ে তোমরা কেউ উঠবে না বালিশ থেকে যার মাথা উঠবে তার পিঠেই মারি বললাম এই করে আমাকে সব শোয়াই দিয়েছে কেউ আর উঠতে টড়তে যায় না হ্যাঁ, সরোয়ার ভাই ভাই হ্যাঁ ভাই আমরা এই তার আমাদের তো প্রতিটা জায়গায় মাথা লড়াইলেই সিসি ক্যামেরায় দেখে যে মাথা লড়াইবে তারা পিটে মারিয়ে এইসব বলছে ভাই ফ্যানের লাগে আবার এই এই বাইরে ল্যাংটা করে পিটাইছে সেদিন আচ্ছা, না না এই বাইরে এই বাইরে ল্যাংটা করে পিটাইছে এখন ওইভাবে পিটাবো হ্যাঁ? সরার ভাই এই একজন ভলান্টিয়ার ঠিক আছে আবার রিয়াজ ভাই সেদিন পিটাইছিল ল্যাংটা করে এনারে আচ্ছা, ওই দেখো অসুস্থ অবস্থায় কাপ চাইতেছিল কাপ চাইতেছিল এখন আমাকে তো শোয়াই দিয়েছে আমরা দেখি না ভোর রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে চিৎকার শুনে আমরা বাথরুমে গেছি বাথরুমে যাই দেখি সে ঝুলন্ত অবস্থায় তখনও মারা যায় না জীবিত ছিল ঠিক আছে জীবিত ছিল কাপ চাইতে আছে এই জায়গায় না ফালাই তুইছে টাইনে নিয়ে আইন এই জায়গায় ফালাই তুইছে কেউ ধরতে দেয় না কিছু না কতক্ষণ পর কাচ্চাইতে কাচ্চাইতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে তখন আমরা একজনে যাইয়া শ্বাস করে এই ওনার নাম জান কি রনি ভাই হাতটা ধরছে তো ও তো মারা গেছে এসএস ভাই উকিলের নাম বেলুন দিয়া সেটা দিয়ে বিশেষ করে এই সরর ভাই আর নষ্ট আপনার আরেকজন আছে রুকুনুল ভাই যদি ভাই নামে একজন লোক আছে ভাই রুকিলের বেলুন দিয়া ভাই রুকুনুল ভাবে রুকুনুল ভাই নামে একটা স্টপ আছে সব ভালো সে সে আমাদের মায়ের মতো যত্ন করে ফ্যামিলির লোকের সাথে কিছু অন্য সরর ভাই মানুষ ভাই আমাদের আমাদের মারাত্মক মাইক করে ভাই কিন্তু এখন স্টপ আছে রুকুনুল ভাই নামে সে খুব ভালো লোক খাবার দাবার দেয় আপনাদের খাবার দাবার দেয় কি ঠিক মতন এর স্যার টেট পাইপ বলতে আমি মূলত এই জায়গায় যে মারামারি এদের মারে এবং একটা মানুষের যখন ব্যথের আঘাত দেওয়া হয় যেহেতু আমি পাশের বাসা একেবারে পাশাপাশি সেই ব্যথের আঘাতটাও স্পষ্টভাবে শোনা যায় এবং প্রায়শই রাত্রেই সিটকার মারামারি হইসই এগুলো চলতে থাকে এই জায়গায় এবং আমার ছোটো বাচ্চা আছে ছয় সাত বছর সে আমাকে বলে যে আব্বু এই জায়গায় এরা তো রুগী এদের মারে কেন এদের মারবে কেন অনেকেই দেখা যায় যে মেয়েরা মেয়েরা চিৎকার দিয়ে কাঁদে এবং ছেলেরাও চিৎকার দিয়ে কাঁদে ম্যাক্সিমামের সাথে কথা বলছি হ্যাঁ, সাংবাদিকরা হ্যাঁ। তারা যে এখানে ওষুধই একটা সেটা হচ্ছে না না এই না না না আমার মেডিসিনের ডক্টর আছে সাইকেট্রিস্ট আছে আমরা আর আমার এই প্রতিষ্ঠান হইল সর্বপ্রথম প্রতিষ্ঠান অনেক বছর ধরে আর এই যুগে এরকম এইটা তো আসলে পসিবল না আপনার কি বলার আছে আসলে কিভাবে কি কারণে ছেলেটা মারা গেল না আসলে এই ধরনের পেশেন্ট তো আপনারাও বোঝেন বা হ্যান্ডেল করেন এই ধরনের একটা ই টেন্ডেন্সি হয়তো থাকতে পারে বা ই করে কিন্তু আমার তো সেটা জানা ছিল না আর আমি তো এটা বুঝতেও পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি দিয়ে গেছি ভালোর জন্য এখন আমার বাবার আচ্ছা আমি মোহাম্মদ এনায়ত হোসেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল তা আমাদের লাইসেন্সের যে শর্ত শর্ত অনুযায়ী রুগী ভর্তি হওয়ার পরে তাদের মারধর করার কোনো বিধিবিধান আমাদের লাইসেন্সের কোনো শর্তের মধ্যে পড়ে না এবং এটা কোনো চিকিৎসা ব্যবস্থাও নয় ভর্তিকৃত রুগীদের বিভিন্নভাবে তাদের মোটিভেটেড করে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে এই মর্মেই তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে যদি মারধর করে থাকে আমি তো শুনেছি তো তাদের আইন ব্যবস্থা গ্রহণ করা হবে লাইসেন্সের বিরুদ্ধে এই আমাদের মামলা আমরা ঘটনার পুরো ভিডিওটা আসলে পেয়েছি কারণ ওই মাদকাসক্তের প্রত্যেকটা রুমে রুমে ভিডিও রয়েছে এবং রেকর্ড রয়েছে তো রেকর্ড দেখে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে সে বাথরুমে ঢুকেছে পরে আমরা দেখেছি কয়েকজন মিলে তাকে কোলে নিয়ে বাথরুম থেকে বের করেছে তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বাথরুমের ভেতরে সে আত্মহত্যা করেছে আর দ্বিতীয়ত যে অভিযোগ যে তাদেরকে এখানে মারধর করা হয় বা শারীরিকভাবে নির্যাতন করা হয় এই বিষয়টি নিয়ে যদি কোনো অভিভাবক আমাদের কাছে লিখিত অভিযোগ করেন তাহলে আমরা বিষয়টা অবশ্যই তদন্ত করে দেব আচ্ছা আমরা যেটা যে নির্যাতনের কথা শুনলাম ওখানকার যারা বাসিন্দা ওরা যেটি আমাদেরকে বললো যে ওদেরকে নির্যাতন করা হয় কথা না শুনলে অথবা মানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আসলে নির্যাতনের কোনো বিষয় পারমিট করে কিনা সব কিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে বলেন এই বিষয়টা কিন্তু আসলে হুটহাট করে বলা মুশকিল কারণ এটার যারা মাদকাসক্ত তাদের একটা মানসিক বিষয় আছে মাদকাসক্তদেরকে কিন্তু আপনি এমনিতেই নর্মালি যদি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেন সে মাদক ছেড়ে দিবে বিষয়টা এমন নয় কারণ একজন মাদকাসক্ত মাদকাসক্ত থেকে বের হয়ে আসতে হলে কিন্তু তাকে অনেক নিজেকেও মানসিকভাবে সংগ্রাম করতে হয় এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশটা এই পরিবেশটা অনেক সময় কিন্তু একটু কঠোরই হওয়া লাগে কিন্তু এই জন্যে শারীরিকভাবে নির্যাতন করা বা তাদের উপর অত্যাচার করা এরকমটা কিছুতেই বৈধ নয় এবং আইন আইন আইনসঙ্গত নয় সুতরাং এরকম যদি কোনো অভিযোগ আমাদের কাছে আছে তাহলে আমরা বিষয়টা খতিয়ে দেব এখন কাউকে আটক করা হবে কিনা এখান থেকে উল্টো দাও একটু উল্টো দাও উল্টো দাও উল্টো দাও একটা বিষয় যে আমরা এর আগেও বেশ কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রে এরকম মৃত্যুর খবর পেয়েছি এ নিয়ে নগরীতে তিন চারটি তিন চারটি আছে যেমন আরেকটি ছিল এটি ছিল এখন থেকে চার থেকে পাঁচ বছর আগে আর গত বছর ইসলাম ভাই গত বছর ওই যে রূপাতলিতে একটা ঘটনা ঘটেছিল মানে এই এই এই যে প্রথম ঘটনা এটা না ছয়টা নিরাময় কেন্দ্র আছে এই ছয়টায় যদ্দূর মনে পড়ে গত কয়েক বছরে চারটির মতো মৃত্যুর ঘটনা ছিল এবং প্রত্যেকটির স্বজনরা কিন্তু আমাদের কাছে নির্যাতন করে হত্যা এই অভিযোগ করেছিল সব কিছু মানে এই কারণে আসলে বিষয়টা কোথায় যায় এর পরবর্তীতে আর কোনো খবর পাওয়া যায় না তো কি বলার আছে আসলে বিষয়টি কিভাবে দেখছেন আপনারা আসলে প্রতিটি মৃত্যুই তো আসলে দুঃখজনক এবং অপ্রত্যাশিত তো স্বাভাবিকভাবে যে মৃত্যুগুলি একটু অস্বাভাবিক আমাদের দৃষ্টিতে সেই মৃত্যু সেটা যেখানেই হোক বা যেভাবেই হোক আমরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে বিষয়টা নিয়ে থাকি এবং আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টিকে অনুসন্ধান করি এবং তদন্ত করি এটার ক্ষেত্রেও তাই হবে